আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজ আমরা একটা পার্ট নিয়ে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতিকের সূত্র বলিব অর্থাৎ খুব সহজে সূত্র মনে রাখার উপায় তো এখানে আছে আজকের পার্ট হলো আজকের পার্ট ত্রিকোণমিতিক মানের ছয়টি সূত্র মনে রাখার উপায় তো একটা জিনিস ব্যবহার করি আমরা সেটা হলো যে ছয়টি যে সূত্র আছে সাইন কস টেন কট সেক এবং কসেক এই তিনটি সূত্র আমাদের খুব সহজেই মনে রাখা যাবে তো আমরা একটা লেখি সাগরের লবণ প্রতি কবরে ভূত প্রতি টেরা লম্বা তবে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটা জিনিস আলাদা আলাদাভাবে লিখছি একটা হলো সাগরের লবণতি কবরের ভূত অতি আর হলো টেরা লম্বা ভূত সবচেয়ে মজার ব্যাপার হলো শুধু এই যে লাইনটা এই লাইনটা শুধু মনে রাখলে পরে আমরা ছয়টা সূত্র খুব সহজেই পেরে যাব তো সাগরের লবণতি তো এখানে দেখো সাগর সাগরে প্রথমে যখন আমরা সাগর লিখবো সাগরে দেখো একটা জিনিস আছে সাইনের কোনো একটা নির্দেশনা একটা নামের মতো আছে সাইন সাগর তো এই সাগরে আমরা মনে মনে টার্গেট করব সাইন তো যখন আমরা সাইন লিখবো সাইন এবার দেখো লবণ লবণের প্রথম অক্ষর আছে ল অর্থাৎ আমাদের তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে সেটা হলো লম্ব ভূমি এবং অতিভুজ তাহলে আমাদের এখানে তিনটাই লাগবে তো এখানে আছে ল লতে আমরা আইডেন্টিফাই করব লম্ব লম্ব তারপর আছে অতি এই যে আছে অতি তো অতীতে লিখবো অতিভুজ তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ এটা শুধুমাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় তবে এটা সাইনের গেল এবার আসো কস কসে আছে কবরের ভূত অতি কবর সিও বিও ইউ আর অর্থাৎ বাংলিশ দ্বারে বলে তো এই বাংলিশের ক্ষেত্রে কবর কবরে দেখো প্রথমে সি আসে আর সি ম্যাক্সিমামে কবর কবর এখানে কস নির্দেশনা করে বাপ দ্বারা আর কি অর্থে ভাবে বোঝা যায় তাহলে কবরে কস কস তাহলে তারপর আছে কি ভূত ভূতে প্রথম আছে ভদীর্ঘ তো ভদীর্ঘতে আছে যে আগেই বলছি যে প্রতিভুজ প্রতিভুজ লম্ব আর হলো ভূমি এই যে ছয়টা সূত্র শুধু এই তিনটা নিয়ে আলোচনা হবে তো আমরা দুইটা অলরেডি ব্যবহার করে ফেলছি লম্ব বাই অতিভুজ এবার কস যেটা হবে সেটা হবে হলো কবরের কবরের অর্থাৎ কস কবরের ভূত অতি ভূত মানে হলো ভূমি বাই অতিভুজ এই যে অতি আছে তাহলে আমরা কি লিখতে পারবো অতিভুজ এবং চেহারা লম্বা ভূত আসলে তোমরা তো কখনো ভূত দেখছো তো এখানে টেরা লম্বা ভূত যদিও ভূত দেখি নাই তো টেরা লম্বা ভূত আমরা আইডেন্টিফাই করছি তো দেখো টেরা লম্বা ভূত টেরা টেরাতে আসে টেন তবে দেখো এই লিখলাম টেন টেরাতে আমরা টেরার বানান করতে টি এ আর এ যদি আমরা বাংলা হিসেবে ব্যবহার করি তাহলে প্রথমে আসে টি আর টিতে আসে ট্যান তাহলে ট্যানের ক্ষেত্রে আসে কি কি আছে লম্ব বাই ভূমি তবে লম্ব তাহলে লিখবো লম্বার জায়গায় কি লিখবো লম্ব এখানে বোঝাই যায় যে লম্ব লম্বা তো লম্ব বাই ভূমি তবে শিক্ষার্থী বিন্দুরা আমরা তিনটে অলরেডি সূত্র পেয়ে গেছে টাইম কস এবং ট্যান এবার আমরা লিখব cosec এর মান cosec তো একটা জিনিস ফলো করবা এই যে সাইন আছে এই সাইনের মান উল্টে দিলে পড়া আমাদের কসেকের মান হয়ে যাবে শুধু প্রতিভূত বাই লম্ব একটা শেষ তারপরে সাইন কস টেন এবার কসেক এবার আমরা ধরবো সেক সেক দেখো এখানে আছে কস তবে কস এখানে শুধু উল্টে দিলেই হয়ে যাবে প্রতিভূত প্রতিভূত বাই ভূমি অতিভুজ বাই ভূমি আর আছে ট্যান ট্যানে ট্যানের আরেকটা সরি আরেকটা মান আছে আমাদের অলরেডি পাঁচটা মান বের করা হয়েছে এখন শুধু বাকি আছে কট এই কটের মানটা আমরা বের করব কট সমান এই ভূমি যাবে উপরে এই লম্ব যাবে নিচে লম্ব এই আমাদের ছয়টি কিন্তু সূত্র এই একটাই সাগরের লবণতি কবরের ভূততি এবং প্যারা লম্বা ভূত তবে শিক্ষার্থী বন্ধুরা আমার এই পড়া এই যে আলোচনাটা যদি ভালো লেগে থাকে তো বা এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং কেমন লাগলো এবং কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম